ও ওই সামনে একটা গোলাপ আছে রে ওই মারিস না মারিস না মারিস না ওই কই এনিমি কই এই হঠাৎ করে বের হয়ে যাও কে আমি ভাবছি যে এমনি গুলাল ফেলে রাখছো শুধু শুধু আরে ভাই ও ভাই আর্ট এনমি এই আরে কি ডোরা কি গ্রেড দিছে রে না না না না না না না না বাতারে এই কাজটা করো না প্লিজ এই গাইস টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে গেছো আমরা কোন ধরনের কোন চান্সটা করতে চাচ্ছি ব্রেদার আমরা কিন্তু আজকে কোনো ধরনের কোনো চান্স করে যাচ্ছি না থামলে তো অলরেডি দেখছি যে আমি যখন বিটুকে ভাই লো দিছি ভাই কেমনে তো আজকের গেম প্লেটা হচ্ছে শুধুমাত্র রাশ গেম প্লে অ্যাগ্রেসিভ একটা গেম প্লে করতে যাচ্ছি তো আজকে গেম প্লে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী ধরনের কী গেম প্লে করতে পারি তো চলো বড় সরো ইন্টার ছোট্ট ইন্টার মাধ্যমে ভিডিওটা শুরু করে ফেলি আপাতত আমরা পিকে নামে যাচ্ছি তারপর এই ঘরটাতে ঘরটার নাম জানি কি কি জানি বলে হাউস না কি জানি বলে তো আমার সাথে আর একটা নাম এটা কি ওই পিকা পেয়েছি রে তার মারতে পারবো এই লাভ দে ও ভাই বাহাতুরের বাহাতুরের বাহাতুরের শেট ম্যান ওকম হয়ে গেছে কোনো ব্যাপার না আমরা আরও হয়ে গেছে গান নিয়ে অ্যান্ড মারার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক ভাই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আর আমার সামনে একটা এনিমি ও ভাই সাহ নয় পিছিয়ে ওয়েট মিনিট సో ఓ भाई నిమిషం ఇప్పుడు సరే ఏ ఓ भाई ఫైనల్ స్కోప్ వన్ టైప్ లాగ్ ఓ ಇಳಿಸಿ ನಾಗಿನ್ ನಿಗಾಲಿ ಮುನ್ನವ ಡೋಳ ಅಲ್ಲಾಗಲ ভাই সাহাব ওই বাপ সেটা আমাদের নিজে থেকে ওইভাবে মারলে না ওয়ান ট্যাপটা লেগে যায় তো সেটা লেগে গেছে আর কি পুরো বেচারা কেমন লাগতেছে তো ওই ঘরে আর এনিমি ছিল না মানে হচ্ছে আমি আর তো ক্লোকটার এই ক্লুকটার বলতেছিলাম পিকেতে আর এনিমি দেখতেছিলাম কিন্তু একটা এনিমি পাকিস্তান পেলাম কেবল ও এনিমি এসে পড়ছে পুরো এনিমি মারতে পারবো ও ভাই মার এই আরেক গুলি আরেক গুলি তুমি ও ইয়াস ব্রো আর আরেক গুলি ছিল ছিল বেচারা আই সবাই থামে সারতেই মারি নাই ভাই মাইরে দিছি কেমন লাগছে আর তো আপাতত পিকেতে আর একটা এনিমি ছিল না বলে আমরা এই দিয়ে গ্লোয়াল কিনতে এসে পড়েছি অ্যান্ড এদিকে আসলে আমরা এনিমি পাবো ও ভাই এটা এনিমি তৈরি তাই না হ্যাঁ ভাই আমি এনিমি দেখলাম প্রত্যেক আরে রে ভাই পলাইছে ওকে একটু লোভ দেখাতে হবে আমাদের একটু গুলি করতে হবে ম্যাপে দেখবে লাল চিহ্ন ওইভাবে আসতে পারে আসবা কি ব্রাদার হ্যালো আসবা আরে না মনে হচ্ছে না আসবে ভাই চলে গেছে মনে হইতেছে চলে গেছো নাকি আরে রে ভাই চলে গেছে মনে হইতেছে তাই একটা আইকা দেখবো আচ্ছা আইকা দেখি একটু এই পাইসান তো ভাই দিয়েছি একটা গুলি করলো কে ওই উপরে আরে রে ভাই চোরের বাচ্চা চোর আরে ভাই দেখছো ভাই কি ফাটা বানাইছিল রে আমাকে মারার জন্য ব্রো তা তো আমাকে মারা এতটা সহজ না আপনাদের কাকে মারতে আসছিল আপাতত উনত্রিশটা এনিমি এলাই যেটা আমরা ষোলো ভার্সেস ডুতে সেটা আবার র্যাঙ্কে দিয়েছি এর কারণে অবশ্যই দিক হতো একটু এনি বাড়বে আর নাহলে কমলে সমস্যা নেই কারণ লাস্টের দিকে অনেক জোর প্লেয়ার থাকে ভাই সমস্যা হয়ে যায় এরিয়াটা প্রো পারি না লাস্টের দিকে যায় অনেক বেশি প্রো প্লেয়ার থাকে তো আপাতত আমরা সামনে আরেকটা এনিমি পেয়ে গেছি তো এটা কি কেমন ওয়াটে পার আরে রে ভাই সবগুলো হেড শট তিনটা চারটা গেল না হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র একটা বাদে সবগুলো শট পুরো কথা ভাই বুঝলাই তো ভাই কীরকম গেম প্লেয়ার কি তো আপাতত এই জায়গায় দেখো কি জানি রিভাইভ করছে অনেকক্ষণ আগে মানে হচ্ছে চার পাঁচ সেকেন্ড আছে তাহলে আবার রিভাইভ পয়েন্ট আবার এসে পড়বে কিন্তু এই জায়গায় তো আপাতত আমরা কোনো ধরো কোনো এনিমি পাই সাউন্ড পাইতেছি না আর হচ্ছে এই ওয়েট এনিমি পাই sound why enemy enemy enemy ওই ওরে রে আরে রে ভাই এইগুলা কি হইতেছে ভাই র্যাঙ্ক নিচে তো আসি তাই না ভাই চারটে গেলে করে সেটাতে পাঁচটা হবে ভাই এত একটু লাগতেছে কেমনে আরে ব্যাটার কথা পুরো মনে হচ্ছে নিজে একটা বিটুকে এখন একটু বিটুকে বিটুকে ভাব লাগতেছে তাড়াতাড়ি মরো ভাই আর আমাদের এনিম কিল করতে হবে তোমার পিছে থাকলে তার হবে না একটু তাড়াতাড়ি লুট করে ফেলে গুলাল আছে কি হ্যাঁ ভাই গুলাল আছে আমার অনেকগুলো গুলো লাগতে চলেছে কেন না ডুও ষোলো পার্সেন্ট ডুও দিয়েছে ভাই অনেক সমস্যা হবে তার মধ্যে র্যাঙ্ক মেসে ভাই অনেকটা বেশি টাফ হয়ে যাবে কারণ দুইজন একসাথে আসলে ভাই সমস্যা হয়ে যাবে রে ভাই আসলে হে ব্রাদার এই গ্লোয়াল ফেললো বা একটু ড্যামেজ দিয়ে দিছে ও একটু বের হইতা তোমাকে ওখানটা তো এই এটা হঠাৎ করে আসলো কেমনি পুরো আর একটু একটু একটু একটু না ভেরি হবে না রে ভাই এই কই গেল ও ভাই দৌড় দিছে রে এদিক দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছো কেন কেন রে ঘরের ভিতরে ঢুকা লাগছিল কেন তুমি যে জায়গায় ফাইট করতেছিলা ভালো লাগলো না ভাই নোপ এটা ভালো প্লেয়ার লাগতেছে ভাই আমার কাছে নোবরা নোবরা তো মনে হয়েছে বট বট মনে হয়েছে না সমস্যা হয়ে যেতে পারে এই ওয়েট এটা পালাইছে নাকি রে আরে রে ভাই পালাই না কিন্তু প্লিজ তো ও কি খুঁজতে খুঁজতে ভাই মাথা একদম নষ্ট ভাই পুরা পর্যন্ত খুঁজতেছি ভাই পাইতেছি না ভাই এমন পলান পলাইছে রে ও ভাই পেয়েছি রে তোমাকে কখন এখন পরে পেয়েছি রে মরো মরো এ ভাই শর্ট হাতে আসলো ভাই জানি না ভাই উঠবি আর ও বাহাত্তর বাহাত্তর বাহাত্তর আর লাগে না কেন ও ভাই পাও বেরেছে আরে তোমরা পাও মুচকো দিয়ে দে রে আরে ভাই সব পালাইছে আর ওই দিক দিয়ে এই সামনে আসবে না কি ও ও ভাই এসে পড়ছে রে একটু ঘুরাইন দেবেন ওয়ানগুলি ইয়াস ইয়াস আমি জানতাম যে ও অ্যাকচুয়ালি বাই আছে কারণ বাহাত্তর একটা মারছিলাম আমরা সাত চাষ করে মারছিলাম কিন্তু শর্ট গান হচ্ছে একটা শর্ট করলে যে মরে যাবে বা অত গ্যারান্টি মানে দিছিলাম না তো আপাতত আমরা এইদিকে এসে পড়েছি কিন্তু এইদিকে আপাতত আমরা কোনো ধরনের কোনো ফায়ার সাউন্ড কোনো কিছু পাইতেছি না দ্যাটস ও প্রো আসে পড়ছিল এনিমি এই ওকে ওই জায়গায় রয়েছে ওই ওই জায়গায় বসে আসে নাকি বা এই যে তুই বসে থাকলে একটা বেনিফিট রয়েছে মাথায় একদম এম হয়ে যায় হেডশট ওরে রে ভাই রে ভাই ওর জন্য আমারই খারাপ লাগতেছে তাই বেচারা ভাই কবার নিছিল ওইভাবে বসে আসছিল আমি তো জানি যে অনেক আমি হেডশট মারছি ওই বসে থাকলে ভাই অনেক সময় হেডশটটা লাইকা যায় কেন মাথায় বাইরে থাকে গলি গলি এম হইলে ভাই হেডশট বেচারা ভাই কেমন স্যার তো আপাতত আমরা একটা স্ক্যানার মেরে দিছি স্ক্যানার প্লিজ একটা নেমে থাকিস কিন্তু আমরা আপাতত সাত ট্রাকে করে বলছি আর মাত্র পাঁচটা নেমে লাগবে আসছে তো এই জায়গাতে আমরা কি আসলে পাঁচটা কিল করতে আরো ও ভাই নেমি প্রত্যেক আরও একটা নেমে পেয়ে গেছি রে আরে এটা কি আমরা কি নিবো আমরা এই যে এসবিটা নিয়ে নিই তাই না এটা ভালো বন্ধু করে এটা হেডটা আরও বেশি লাগে উড ফিগার আর কি উড ফিগার বাপ এটা তো এটা যে একটু প্রবলেম হচ্ছে যে এটার ড্যামেজ টুমেজ মানে হচ্ছে তোমাদের মুভমেন্টটা একটু কমাই দেওয়া হয়েছে এর কারণে মনে হচ্ছে সমস্যা এই এনিমিটাকে আবার পাইতেছি না গুলালি করতেছে না একটা স্ক্যানার মেরে দিলাম তো এই সামনে আরেকটা বা স্ক্যানার এসে পড়েছে শুধু শুধু মারলাম তো কোন দিকে সামনে গিয়ে ও না না না আমার ডান দিকে রে এ এটা করে না কেন এই এটা স্ন্যাপার নাকি এই তাতে খুলুন ডন করো তুমি বুম বুম ইয়াস ব্রো তোমরা তো সাউন্ডটা শুনতে পারো না কেননা আমার কোনো মাইক্রোফোন নাই বলে আমি আর ওইভাবে আমি সাউন্ডটা গেমে সাউন্ড দিতে পারি না ভাই আমি তো এই হেডফোন ইউজ করতেছি এর কারণে বুঝলাম ভাই এ নয় তো এটা লেম ছিল ভাই সমস্যা হয় যদি একটা গুলি করলে আর আরেক সাইডে আরেকটা গুলি করলে ভাই এনিমি সমস্যা হয়ে যেত তো এই যে আমরা একটা এনিমির মনে হয় যে গুলি করতেছে বাট আমাকে লাগাইতে পারতেছে না তো ওই এনিমিটা কোথার থেকে মারতেছে বুঝতেছি না আরে ভাই কোথার থেকে মারতেছে ভাই গুলির সাউন্ড ও ভাই লাগাইছে ও এই দিক থেকে রে এইদিকে একটু ঘুরে একটা গ্লোয়াল অ্যান্ড একটা মেডিকেট করো তারপরে ওকে মারতে হবে এই পিসে কি এনিমি আছে না না না পিসে নাই তাড়াতাড়ি মারতে হবে এটাকে ভাই সমস্যা যাবে না এ অফিসে ঘুরো জানতে মারতেছে ওরে রে ভাই তাড়াতাড়ি প্যাক করে ফেলি আরে এত এনিমি কেন এই চারটা এনিমি লাইভ ওই জায়গা থেকে এই আমার সামনে এসে বুঝছে প্রত্যেক এটা কি আমরা মারতে পারবো নাকি আসলে এই গুলালটাকে প্যাকটা ভাঙে এই মনে ভাবে গুলাল ফেলতেছি মনে আমি কাস্টম খেলতেছি এটা সামনে কাছে তুমি একটা গুলি আর একটা গুলাল এন তুমি আরেকটা গুলি আর বাসে শুধু গাইস দেখতে পেলে যে আমরা আপাতত নয় কিল করে ফেলছি আর এটা তো দেখলাই ভাই কেন তুমি ড্যামেজ দিও না ভাই ভিডিওই বানাইতেছি তো তাই তো আমাকে ড্যামেজ দেওয়া লাগবে তোমাকে একবার মারলে ভাই কিছু হইতো না তো তাতে একটু মরে যা ওই ব্রাদার আর দুইটা এনিমি লাগবে এটাকে ড্রোন আসলে চলো আছে নিচের দিকে তো এনিমি পাইতেছি না ভাই সামনে কি দুইটা নাকি ও সাদা গুলো কার না না না সাদা গুলো যে একটু কি এই এনিমিটা আসলো না ওইটার মেবি তো আপাতত তো সামনে মনে হয় দুইটা অ্যানিমে এনেছে ষোলো নাকি ডুয়ো আমি বুঝতেছি না আর ষোলো ষোলো দুইটা নাকি একটা মানে হচ্ছে একটাই ডুয়ো বুঝতেছি না ভাই সমস্যা হয়ে যাবে রে ভাই ডুয়ো থাকিস না প্লিজ ব্রো ডুয়ো থাকলে সমস্যা হয়ে যাবে কারণ লাস্টের এর ও এমনি টুই এমনি টুইটা নিয়ে নিলাম কেননা হচ্ছে ওরা যদি গুলাল ফেলে ওই অবস্থায় আমরা ইজিলি মেরে দিতে পারবো ওই সামনে একটা গুলাল ফেলছে রে ভাই মারিস না মারিস না মারিস না ভাই কই এনিমি কই এই হঠাৎ করে বের হয়ে যাও কেন আমি ভাবছি যে গুলাল ফেলে রাখছো শুধু শুধু আরে রে ভাই ও ভাই আরেকটা এনিমি এই রেখে ডোনা কি গ্রেনেড দিতে রে ব্রো না না না না না না না না না পুত্র এই কাজটা করো না প্লিজ রুকো যারা সবর করো এই সময় মরতে চাই না আরে রে আমার সামনে গ্রেনেড ছিল একটা লুয়াল ফাললো তাড়াতাড়ি ভাই তারপরে ডুও মনে থাকছে নাকি হ্যাঁ ডুও ডুয়ো ল্যান্ডমাইনও ফেলে রাখছো কেন ভাই কেন এতই মারা গজব বেজতি হবে গ্লোল ফেটে দিছে রে ফাটিয়ে দিছে কি দেখি বলতেছি নিজে বুঝছিলাম मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है ভাই যে অনেক টাফ সিচুয়েশন ভাই এটা যে বাচ্চায় থাকবো না আমি সেটা বুঝছি না ভাই অলমোস্ট আমার কোনোটা এসে পড়বে ও ভাই এটা হেঁচে মারছি তো ভাই মরলো না তো স্কিন থাকলে এটা- এ- এ- ভাই, আরেকটা গুলি তোমার বেঁচে ও শেট গাইস গুলো লাগছে এই তুমি শেষ, তুমি শেষ। ও হো রে ভাই আরেকটা নিবাস ভাই এটা আমরা ও ভাই বুইয়া হোক রে বাবা এগারোটা কিল ব্রো আমি তো আশাই করছিলাম না যে ভাই চাইন বুঝা করবো একা ঢকিলে আরে রে ভাই ওই দুটো তো আমাকে ভাবে রাস করতে চলেছে এখনই আমাকে মেরে দিবে ভাই কেমনটা লাগে এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও ভিডিও কে হওয়ার ভিডিও ভাই কোনো কথা ভিডিওর সাথে আমি কোনোদিন পারবো নাকি ভাই এমনি থামলে আর কি দিয়ে দিচ্ছি ভাই আমার গেম প্লেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই ধরনের যদি গেম প্লে ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কীভাবে কীভাবে ভিডিও চাও চ্যান্সটাও চাও নাকি চ্যান্স টাইপে ভিডিও চাও নাকি অবশ্যই জানাবা আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ব্রো আমি এটা বলতে চাই না ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কারণ আমাদের এক হাজারও তার কয়টা সাবস্ক্রাইব লাগে ছয়টা নাকি সাতটা লাগে ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও মানে মাস্ট সাবস্ক্রাইব করতে হবে তোমাদের ভাই করো ভাই করো ভাই আর যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছো প্লিজ লাইকটা করে যেও